ট্রেড লাইসেন্স কি ট্রেড একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ ব্যবসা আর ব্যবসা করার জন্য যে লাইসেন্স লাগে তাকেই ট্রেড লাইসেন্স বলে ট্রেড লাইসেন্স ব্যবসা করার একটি প্রাথমিক ধাপ যা কর বিধান উনিশশো সাল থেকে শুরু হয় কোন কোন ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করতে হয় ক্ষুদ্র মাঝারি বড় সকল ধরনের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করতে হয় আর এই ট্রেড লাইসেন্স করার মাধ্যমে ব্যবসা দেশের আইনগত বৈধতা পায় ট্রেড লাইসেন্স করতে কি যোগ্যতা লাগে বাংলাদেশি কোনো নাগরিকের আঠারো বছর বয়স হলে সে ট্রেড লাইসেন্স করার অনুমতি পায় বা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারে ট্রেড লাইসেন্স করতে কি কি ডকুমেন্টস লাগে বা কি কি পেপারস জমা দিতে হয় ক্ষুদ্র মাঝারি বড় ব্যবসার ধরন অনুযায়ী ডকুমেন্টস লাগে তবে আমরা এখন আলোচনা করব ক্ষুদ্র ব্যবসা নিয়ে ক্ষুদ্র ব্যবসার জন্য এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি যদি আপনার দোকান অফিস বা গোডাউন ভাড়া হয় তাহলে তিনশো টাকার স্টাম্পে ভাড়ার চুক্তিনামা অথবা যদি মালিকানা আপনি নিজেই হন আপনার দোকান অফিস বা গোডাউনের মালিক আপনি নিজে হলে মালিকানার ডকুমেন্টস জমা দিতে হবে অথবা ইউটিলিটি বিলের ফটোকপি জমা দিতে হবে ট্রেড লাইসেন্স কোথা থেকে করতে হয় আপনি যেখানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন তার আওতাধীন এরিয়া অফিস থেকে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে সেটি হতে পারে ইউনিয়ন পরিষদ অফিস পৌরসভা অফিস উপজেলা অফিস অথবা অথবা সিটি কর্পোরেশন অফিস আপনি যেখানে আপনার ব্যবসায়িক কার্যক্রম চালাবেন তার আওতাধীন যে অফিসটি হবে আপনি সেখান থেকে ট্রেড লাইসেন্স করে নিতে পারবেন একটি ট্রেড লাইসেন্স করতে কতদিন সময় লাগে একটি ট্রেড লাইসেন্স করতে দুই থেকে সাত দিন সময় লাগে আপনার যদি প্রপার ডকুমেন্টস জমা দিতে পারেন আপনি জমা দেওয়ার পর দুই থেকে সাত দিনের মধ্যেই আশা করি পেয়ে যাবেন একটি ট্রেড লাইসেন্স করতে কত টাকা খরচ হয় একটি ট্রেড লাইসেন্স করতে টাকা ভেরি করে আপনার ব্যবসার এরিয়া এবং ব্যবসার ধরনের উপর আপনি যদি ইউনিয়ন পর্যায়ের এবং একটি মুদি দোকান বা একটা ছোট দোকানের জন্য করেন সেক্ষেত্রে আপনার দুইশো টাকাতেও হতে পারে দুইশো টাকা থেকে শুরু করে আপনি যদি শিল্প প্রতিষ্ঠান করে ফেলেন সেক্ষেত্রে আবার যদি হয় সেটা সিটি কর্পোরেশনে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকাও হতে পারে তার মানে দুইশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হতে পারে সেটা আপনার জায়গা এবং আপনার ব্যবসার ধরন অনুযায়ী কম বেশি হবে ট্রেড লাইসেন্স কি কি কাজে লাগে আমরা অনেকেই মনে করি ট্রেড লাইসেন্স দিয়ে কি হবে জাস্ট একটা বাৎসরিক চার্জ দিতে হয় না দিয়ে আমি কার্যক্রম চালাই যাই হ্যাঁ আপনি চালাই যেতে পারবেন কিন্তু এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং আপনি অনেক কিছু সুবিধা থেকে বঞ্চিত হবেন যেমন আপনি ব্যবসার জন্য যে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলবেন ব্যাংকে গিয়ে বিজনেস অ্যাকাউন্ট আপনি ট্রেড লাইসেন্স ছাড়া বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনি যদি কখনো ইচ্ছা করেন যে আপনার ব্যবসাকে আরও বড় করার জন্য আপনি ব্যাংক লোন নেবেন তো আপনার ট্রেড লাইসেন্স ছাড়া আপনি ব্যাংক লোন নিতে পারবেন না এবং আপনার ট্রেড লাইসেন্সের একটা বয়সেরও ব্যাপার আছে যে আপনি ট্রেড লাইসেন্স নতুন করেই যে ব্যাংক লোনের জন্য আবেদন করবেন এক্ষেত্রে আর কি আপনাকে ব্যাংক লোন নাও দিতে পারে বা দিতে চাবে না কারণ আপনি একজন নতুন ব্যবসায়ী ভ্যাট প্রদানের ক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগবে আপনি যদি কোনো ব্যবসায়িক সংগঠনের সঙ্গে যুক্ত হতে যান বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগবে আপনি যদি আমদানি রপ্তানির করতে চান সেক্ষেত্রেও ট্রেড লাইসেন্স লাগবে